আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা পিএসজি প্যারাসি জর্মা ফুটবল ক্লাব ইউরোপ ফ্রান্সের রাজধানী প্যারিস নগরে অবস্থিত একটি পেশাদার ফুটবল ক্লাব এটি সংক্ষেপে আর জার্মা প্যারিস জি নামেও পরিচিত সাম্প্রতিক সময়ে নানান জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজি ক্লাবে এবার যোগদান করলেন নিউনেল মেসি তো চলুন বন্ধুরা মূল ভিডিও শুরু করি পিএসজিতে সাপ্তাহিক কার বেতন কত নির্ধারণ করা হয়েছে সেটা প্রকাশ করছে পিএসজি সাপ্তাহে ফরাসি পাওয়ার হাউসকে গুনতে হবে বিশাল পরিমাণের অর্থ এক নম্বর পজিশনে আছেন নিউনেল মেসি খেলবেন রাইট অ্যাটাকে সাপ্তাহিক বেতন ছয় লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড যা বাংলাদেশি টাকা প্রায় এগারো কোটি উনত্রিশ লক্ষ টাকা দুই নম্বর পজিশনে আছেন নেইমার খেলবেন লিফট এটাকে সাপ্তাহিক বেতন চার লক্ষ নব্বই হাজার পাউন্ড যা বাংলাদেশি টাকা প্রায় সাত কোটি তেরো লাখ তিন নম্বর পজিশনে আছেন এম বাপ্পে খেলবেন সেন্টার অ্যাটাকে সাপ্তাহিক বেতন তিন লক্ষ দশ হাজার পাউন্ড বাংলাদেশি টাকা প্রায় ছয় কোটি চার নম্বর পজিশনে আছেন ডিমারিয়া খেলবেন লিফট ইউংয়ে বাম্পাস কর্নার সাপ্তাহিক বেতন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাউন্ড বাংলাদেশি টাকা প্রায় পাঁচ কোটি পাঁচ নম্বর পজিশনে আছেন হাকিমি খেলবেন রাইট ইউংয়ে বেতন এক লক্ষ ষাট হাজার পাউন্ড বাংলাদেশি টাকা প্রায় দুই কোটি ছয় নম্বর পজিশনে আছেন ভেরাক্তি খেলবেন মিডফিল্ডে সাপ্তাহিক বেতন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাউন্ড বাংলাদেশি টাকা প্রায় পাঁচ কোটি সাত নম্বর পজিশনে আছেন ওনাল্ডম খেলবেন মিডফিল্ডে সাপ্তাহিক বেতন এক লক্ষ ষাট হাজার পাউন্ড বাংলাদেশি টাকা প্রায় তিন কোটি আট নম্বরে পজিশনে আছেন কিম বিপে খেলবেন লেফট ব্যাক বেতন এক লক্ষ পঁচাত্তর হাজার পাউন্ড বাংলাদেশি টাকা প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ নয় নম্বর পজিশনে আছেন রোমন্স খেলবেন রাইট ব্যাকে বেতন দুই লক্ষ পাউন্ড বাংলাদেশের টাকা প্রায় চার কোটি দশ নম্বর পজিশনে আছেন মার্কিন হোস্ট খেলবেন সেন্টার ব্যাক বেতন দুই লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড বাংলাদেশের টাকা প্রায় চার কোটি পঁয়ষট্টি লাখ এগারো নম্বর পজিশনে আছেন দোমা রোমা থাকবেন গোলকিপার বেতন দুই লক্ষ পাউন্ড বাংলাদেশি টাকা প্রায় বিশ কোটি প্রায় চার কোটি বিশ লাখ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করবেন আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ